আরব দেশ গরমের দেশ খাজুরের দেশ উনি আবার নারকেল আইব করতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মজার চ্যানেলের নতুন ভিডিও আজকের ভিডিওটা হলো আরব দেশের নারিকেল বাগান <laughs> কি ভাবতেছেন নারিকেল বাগান দেখাবো অবশ্যই নারিকেল বাগান দেখাবো আপনারা ওটাও চিন্তা ভাবনা করতে পারেন যে আরব দেশ গরমের দেশ খাজুরের দেশ উনি আবার নারিকেল আইব করতে একদম চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি দেখাই দেবো উমান উমানের সালালাতের নারিকেল বাগান নারিকেল আর নারিকেল এ জায়গার মানুষ নারিকেল খায় নারিকেল হাগে চলেন দেখি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আরব দেশের নারিকেল বাগান তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা ঘটনা বলি আমার এক বন্ধু আমার ফোন দিছে দেশে থেকে ফোন দিয়া বলতেছে তো দুস্ত আমি তো বিদেশ আইতাম চাইতেছি এই উমানে কি গরম টরম নি যাই শুনছি রে দুস্ত উমানে বলে তাপমাত্রা এত বেশি মানুষ বলে হাট হয়ে জায়গা মানুষ বলে ময়রা জায়গা তো আমি আমার বন্ধুরে বলছিলাম যে বন্ধু তুমি কি তামসা শুরু করছো আমি উমানে আছি উমানের এমন একটা জায়গা আছে নাম হয়েছে ছালালা পুরা বাংলাদেশের মতো আম জাম কাঁটা লেচু কলা পেঁপে তাল আনারস নারিকেল সুপারি সব পাইবা সব তুমি কি মনে করছো কি হয়েছে আমি জানি তো আমি যে ভিডিও করি আমার কিন্তু সরম লাগে তো কি করুম অনেক কষ্ট করে আপনার গোটা ভিডিও বানা দেখাই কিন্তু আমার একটা কথা মনে হয়ে যায় মা অরুণ সাহেব আমার মা তো চলুন আপনার ঘরে ভিডিও দেখানির লাগে চিপাই চাপাই ঢুকুম অনেক জঙ্গল সালালাতে অনেক জঙ্গল আর নারিকেল রে ভাই নারিকেল বাগান ওদের নারিকেল বাগান আর নারিকেল বাগান চলুন চলুন দেখি কি মজা যে লাগে তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব চিপায় চাপায় নারিকেল বাগান আজকের এই ভিডিওটা হচ্ছে যে আরব দেশ গরমের দেশ সে জায়গায় আবার নারিকেল আসে কোথা থেকে হ্যাঁ বন্ধুরা আরব দেশ গরমের দেশ এটা কিন্তু আমরা সবাই জানি যারা আমরা বাংলাদেশে থাকি আমরা এটা কখনোই চিন্তা ভাবনা করি নাই যে আরব দেশে যে নারিকেল পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো আরব দেশ গরমের দেশে নারিকেল বাগান হ্যাঁ আমরা যারা প্রবাসী তারাই একমাত্র বুঝতে পারে যে ওমানের সালালা কত একটা সুন্দর জায়গা এখানে আপনার চাহিদা মতো আপনি যা চাবেন সবই পেয়ে যাবেন এখানে হাতের নাগালে শুধু নারিকেল আর নারিকেল না ওমানেতে আছে কলা বাগান আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওমানে কলা বাগান তোর ফাউটা দে ভাই তোর ফাউটা দে একটু তোর ফাউটা দে আমি একটু কত মুচি করাম তুই বিদেশ চলে গেলে যে আরব দেশ গরমের দেশ খাজুরের দেশ হ্যাঁ বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা নারিকেল বাগান আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা নারিকেল গাছে কি পরিমাণ নারিকেল ধরে একটা নারিকেল গাছে কমসে কম দেড়শো থেকে দুশো নারিকেল ধরে থাকে হ্যাঁ বন্ধুরা এখানকার মানুষ যারা এখানে লোকাল আরবিয়ান আছে তারাই একমাত্র এই বাগানটা করে থাকে বাগানের মধ্যে আমরা বাঙালিরা পাকিস্তানি ইন্ডিয়ানরা কাজ করে থাকি কিন্তু আমরা যারা প্রবাসে আছি তারা ইচ্ছা করলেই আমরা খেতে পারি একদম ফ্রেশ নারিকেল এবং ডাব তো বন্ধুরা আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন যে আরব দেশের নারিকেল বাগান তো বন্ধুরা এটা হচ্ছে নারিকেল বাগান একটা ছোটোখাটো বাগান তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আরব দেশে কীরকম বড় বড় বাগান হতে পারে তো বন্ধুরা আপনারা উপভোগ করুন দেখতে থাকুন মজা নিতে থাকুন আজকে আমার এই ভিডিও আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে নারিকেল গাছ ছোট ছোট নারিকেল গাছ কিন্তু নারিকেল একদম ভরপুর বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আরো একটা নারিকেল বাগান হ্যাঁ বন্ধুরা এরকম বাগান আপনি অহরহ পেয়ে যাবেন ওমানের সালালাতে তো চলুন বন্ধুরা দেখতে থাকি বাগানগুলো বন্ধুরা ও যে দেখা যাইতেছে এগুলো সব নারিকেল বাগান তো নারিকেল বাগান দেখে আমার একটা কবিতা মনে হয়ে গেছে ওই দেখা যায় নারিকেল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে নুনু ময়নার সা ও নুনু ময়না তুই খাস কি নারিকেল টারিকেল চাষ কি যদি তোর খাইতে মন চায় তুই আমার কাছে একবার কো আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ওমানে আছেন নারিকেল খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ওমানের সালালা সুলতান কাবুস হসপিটালে আছি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রিতে নারিকেল খাওয়িয়ে দেব বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো আরেকটা নারিকেল বাগান হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা নারিকেল বাগান তো নারিকেল আর নারিকেল আগাতে নারিকেল গুড়াতে নারিকেল ডাইনে নারিকেল বামে নারিকেল যেদিকে তাকাইবেন নারিকেল আর নারিকেল আর হ্যাঁ বন্ধুরা নারিকেলেরও সাইজ আছে ছোট সাইজ বড় সাইজ মাঝারি সাইজ আপনি যেটা ইচ্ছা ওটা খাইতে পারবেন একদম বরাবর আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর সাথে টুনটুনি দ্বারা চিপ দিয়ে যাবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়